সকলকে নমস্কার এবং শুভেচ্ছা আমার এই বিশেষ পর্বে আজকের যে ব্যক্তিকে নেওয়া হয়েছে আনন্দদায়ক প্রীতি এই প্রীতি চরিত্রের ব্যক্তিগণ বাস্তুবাদী মানে ম্যাটেরিয়ালিজম বাস্তববাদী নয় বাস্তুবাদী তাই যেন গুলি নেবেন অপর নির্ভর করে চলেন ইনারা ভাবেন টাকা সম্পদ যৌনতা একসঙ্গে মিলিয়ে দিলেই যেন আনন্দ পাওয়া যায় এরা রোমান্টিক আত্মনির্ভরশীল ব্যক্তি হন এই ব্যক্তিগণ আনন্দ দিতে ও আনন্দ নিতেই পছন্দ করেন এই ব্যক্তিরা খুব খারাপ নয় তাই না এই চরিত্রের ব্যক্তিরা খুব খুব একটা খারাপ নয় ওনারা ভাবেন যে আমার জীবনে শান্তি এবং সুখ সেটাই যদি আমার সম্পদ থাকে একটা ভালো ঘর থাকবে ভালো গাড়ি থাকবে আর দ্বিতীয়ত একটা ভালো নারী থাকবে আবার অনেকে এই সম্পদ বেশি হওয়া হেতু না অনেক নারীর খোঁজেন বা পেয়েই যান যেহেতু পয়সা রয়েছে কারণ যেহেতু যৌনতা যদি তার কাছে প্রচুর প্রথম প্রভাব ফেলে আবার যদি সেটা না ফেলে সেটা যদি সত্যিকারে একটা ভালো মানুষের হয় রূপ হয় এই সম্পদ পছন্দ করতে পারেন টাকা ঠিক আছে সম্পদ তার ঠিক আছে গাড়ি বাড়ি দরকার ঠিক রয়েছে সোনার দরকার রয়েছে ঠিক রয়েছে কিন্তু আবার কেউ একটিতেও তিনি খুশি হতে পারেন কারণ এই ব্যক্তি এই ব্যক্তির যে নির্দিষ্ট কিছু বলা যায় না কিন্তু এই ব্যক্তিরা স্বভাবতেই সকল সময় টাকার কথা চিন্তা করেন ব্যবসা টাকা সোনা রূপা জমি ঘর বাড়ি এগুলো নিয়েই চিন্তা তার তারপরে তারই সঙ্গে সুযোগ ফাঁকা পেলেই তার যৌনতা তাই এই লোকেরা যেমন তিনি এই সকল নিয়ে আনন্দ পান আবার এই সকল অন্যকে দিয়েও তিনি আনন্দ পাইয়ে দেন এই লোকটি খুব এই ব্যক্তি লোকটি খুব একটা খারাপ নয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা এত দানশীল নয় অন্যের ক্ষেত্রে কিন্তু তার পরিবারের ক্ষেত্রে তার প্রেমিক প্রেম প্রেমিকার ক্ষেত্রে তার বিরোধী লোকের ক্ষেত্রে এরা মন খোলা সেদিক দিয়ে অনেকটা করে তবে হিসাব করে ব্যয় করে যেহেতু এরা টাকা টাকা চিন্তা করে ইচ্ছা করলে টাকা সব দিয়ে ফেলেন না হিসাব করে যদি দেখা যায় দিয়ে ফেলেও তারপরে চিন্তা করে যে এটা খরচ হয়ে গেলো এটা না হওয়া উচিত ছিল কারণ যেহেতু টাকা টাকা ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস নিয়ে ওদের চিন্তাধারা তবে এটা খুব একটা খারাপ নয় এটা অন্যের মঙ্গল না করলেও আপাতত যদি তার কন্টিনিউ যৌনতার বিষয় নিয়ে বারংবার যদি কর্ণ কারো কাছে না যায় কিন্তু না এটা খুবই ভালো হয়ে উঠবে আপনার জীবনে যদি আপনার আপনি যদি পেয়ে যান এই পীড়িত ব্যক্তিত্ব লোককে যদি পেয়ে যান এরা ভিন্ন ভিন্ন যৌনতার উপরে যদি এরা ইন্টারেস্ট না হয় কিন্তু আপনার উপরে যদি সম্পূর্ণভাবে বা আপনার নিয়ন্ত্রণে যদি থাকে এরা খুব ভালো হয় এরা একটু সকল সময় আনন্দপ্রিয় মানুষ তাই আনন্দ রাখবেন যাতে অন্য কারো কাছে চলে না যায় এবং তাতে আপনি শান্তিতে থাকতে পারবেন এবং নিশ্চয়ই যেহেতু এটা মানে বস্তুবাদী একটি বিশেষ চরিত্রের মানুষ আশা করি এটা নিশ্চয়ই আপনাকে সুখ দিবে কারণ এখানে আমি সুখের কথাটি উল্লেখ করলাম কারণ যারা বস্তুরবাদী চরিত্রের মানুষ এরা সুখই খোঁজে শান্তির চেয়েও এরা ভাবে সুখটাই যেন শান্তি তাই ভালো থাকুন যদি এই ধরনের ব্যক্তি আপনার জীবনে আসে নিশ্চয়ই আনন্দ দেবেন তাকে যাতে অন্যের কারো কাছে না চলে যায় আর যদি আপনি নিজেই হন আনন্দ পাওয়ার জন্য আপনার প্রেমিকাকে যেটুকু করার বা আপনার প্রীতি লোকের প্রতি যেটুকু করার করতে থাকবেন যাতে আপনিও বিচ্ছিন্ন না হয়ে পড়েন আপনার প্রেম টিকে থাকুক আপনি ভালো থাকুন ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করলাম